চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার সামনে পাই অ্যাপসটা ওপেন করে রেখেছি বুঝতেই পারছেন এবং থামনেলে এবং টাইটেল আপনারা দেখেছেন যে আমি আজকে আপনাদেরকে পাই সম্পর্কে পায়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে পাইতে যেটা এসেছে নতুন এটা অবশ্যই অবশ্যই করতে হবে যদি আপনাকে কেওয়াইসি করার পরে এই পাই কয়েনটাকে উজ্জ্ব করতে হয় তাহলে এটার কোনো বিকল্প নেই আপনি যদি সেটিংসটা না করে থাকেন তাহলে আজকেই আমার দেখানো পদ্ধতিতে করে নিতে পারেন আমি লাইভ আপনাদেরকে করে দেখে দেখিয়ে দেব যদি আপনি এটা না করেন কোনোভাবে মিস করেন পাই লঞ্চ হওয়ার আগ পর্যন্ত তাহলে পাই যখন লঞ্চ হবে তখন নিঃসন্দেহে আপনি আপনার যে টোকেনগুলো জমিয়েছেন যে কয়েনগুলো এতদিন কষ্ট করে জমিয়েছেন সেগুলোকে আর উইথড্র করতে পারবেন না সেগুলো বার্ন অ্যাকাউন্টে চলে যাবে তাই বিশেষ করে আমি হচ্ছে র্যান্ডম ভিডিও আপলোড করি না ভিউ পাওয়ার জন্য আমি যে ভিডিওটা তৈরি করি আমার সেখানে সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আপনাদেরকে কিছু দিতে পারি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম তথ্যবহুল ভিডিও যদি আপনি পেতে চান এই ধরনের প্রজেক্ট সম্পর্কে প্রতিনিয়ত তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে হিট করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো এই ধরনের ভিডিও পাবলিশড হলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং আমার সাথে জুড়ে থাকতে পারেন টেলিগ্রামে এবং টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমার গ্রুপে জয়েন হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো প্রথমে যেটা আমাদের করতে হবে আজকে আপনি আশা করি ভিডিওটা যখন দেখছেন তখন নিশ্চয়ই আপনার ইতিমধ্যে পাই ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে কারণ পাই ওয়ালেট অনেক দিন আগে এসেছে মার্কেটে পাই ওয়ালেট আপনি ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলেছেন এই জন্য আমি পাই ওয়ালেট ক্রিয়েটটা ডিটেলসে দেখাবো না তবে আমার ভিউয়ারদের সুবিধার জন্য আমি একটু মানে কোনো মতে দেখিয়ে দেবো যে কিভাবে পাই ওয়ালেটটা ক্রিয়েট করবেন আপনারা আশা করছি যে যারা এখনও করেননি তারা পাই ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন যদি না পেরে থাকেন এখন দেখিয়ে দেওয়ার পরে আমি এখানে শুধু টাচ দিয়ে যাব ওয়ালেটটা ক্রিয়েট করা কারণ আমার আজকে আলোচনার বিষয় মেইনলি পাই ওয়ালেট ক্রিয়েট করা নয় আরও কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে ওয়ালেট ক্রিয়েট করার পরে সেইগুলোকে আমি হচ্ছে দেখাবো শুধু পাই ওয়ালেটটা যেহেতু এই সাবজেক্টের সাথে যাচ্ছে সেই জন্য আমি এটাকে একটু টাচ দিয়ে যাচ্ছি তার জন্য আপনাকে আপনার পাই অ্যাপসটা ওপেন করতে হবে এবং এই যে ডান পাশে যে থ্রি লাইন মেনু আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার যে মেনু বার দেখাবে মেনু বারে আপনি দেখতে পাবেন এখানে পাই ব্রাউজার রয়েছে তিন নাম্বারে এই তিন নম্বর এই পাই ব্রাউজারে আপনি ক্লিক করে দিবেন পাই ব্রাউজারে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি ইতিমধ্যে পাই ব্রাউজার ইনস্টল করা থাকে তো সরাসরি পাই ব্রাউজারে চলে যাবে আমার ইনস্টল করা আছে এই জন্য আমার পাই ব্রাউজার ওপেন হয়েছে আপনার যদি না থেকে থাকে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে পাই ব্রাউজারটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করলে আপনার সামনে আমার সামনে ঠিক যেরকম ইন্টারফেস দেখাচ্ছে আপনার সামনেও এরকম ইন্টারফেস দেখাবে সেখান থেকে আপনাকে সাইন ইন্টু পাই ব্রাউজার এই লেখাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে তারপর আপনার পাই ব্রাউজারের মধ্যে আপনি অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবেন সাইন ইন হয়ে যাওয়ার পরে একটু এখানে অপেক্ষা করতে হবে পাই ব্রাউজারটাতে সাইন ইন হওয়ার জন্যে পাই ব্রাউজারটা এখন যথেষ্ট বাগ আছে আমি মনে করছি এই জন্য এটা এটাতে ঢুকতে লোডিং হতে একটু সময় লাগে আর নেট কানেকশন যদি একটু দুর্বল হয় তাহলে আরও বেশি সময় লাগে আমরা এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই আশা করছি ঢুকে যেতে পারবো দেখতে পাচ্ছেন আমরা পাই ব্রাউজারের মধ্যে চলে এসেছি এখানে একটু নিচের দিকে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে এর মধ্যে একটু নিচের দিকে এখানে পাই কে ওয়াইসি যে অপশনটা দেখাচ্ছে এই যে মানুষের যে আইকনটা এটার উপরে আমাদের ক্লিক করতে হবে ও সরি আমরা কে ওয়াইসিতে যাচ্ছি না আমরা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করাটা দেখব ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে এই যে দুই নাম্বার যে অপশনটা আছে পাই ওয়ালেট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে হচ্ছে যেহেতু আমার করা আছে আমাকে দেখাচ্ছে যে আপনি আপনার ওয়ালেটটা আনলক করবেন পাসফ্রেজ দিয়ে নাকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো আমি আর এরপরে যাব না কারণ আমি যে ওয়ালেটটিতে ইতিমধ্যে ক্রিয়েট করেছি সেটা আমার কাছে ভ্যালুয়েবল তো আপনারা যদি ওয়ালেট ক্রিয়েট করে না থাকেন এখানে আপনার অপশন আসবে ক্রিয়েট নিউ ওয়ালেট সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই যে আমার এখানে যে এক্সাম্পল দেখাচ্ছে কয়েকটি ওয়ার্ডের এরকম বারোটি ওয়ার্ডের একটা একটা পাসফ্রেজ দেবে সেটাকে আপনাকে কপি করে কোথাও সেভ করতে হবে এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী পেজে গেলে আপনাকে সেই পাসফ্রেজগুলো দিয়ে আবার ওকে করতে হবে তারপরে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এবং মনে রাখতে হবে যে পাসফ্রেজটা আপনি এখান থেকে পাবেন ওই পাসফ্রেজটাই হচ্ছে আপনার এখানে আপনার ওয়ালেটে ঢোকার চাবি ওইটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে কারণ আপনার পাইগুলো ভবিষ্যতে যখন লঞ্চ হবে তখন অটোমেটিক্যালি সেই ওয়ালেটে মুভ হয়ে চলে যাবে এবং সেখান থেকে আপনাকে বাইসেল করতে হবে তো এই হচ্ছে মোটামুটি ওয়ালেট ক্রিয়েট করাটা আমি একটু দেখিয়ে দিলাম একটু টাচ দিয়ে গেলাম এরপরও যদি কারো ডিটেলসের প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করব এই ওয়ালেট ক্রিয়েটের উপরে একটা নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য এখন যে বিষয়টা আমাদের আজকে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে নতুন যে আপডেটটা নতুন যে সেটিংসটা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর থেকে এখন এরপর থেকে ভিডিও আপনারা আর একটু স্কিপ করবেন না প্রত্যেকটা বিষয়ে খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং কাজগুলো শেষ করবেন তো তার জন্য আমরা আবারও চলে এসেছি আমাদের পাই যে অ্যাপসটা আছে মাইনিং অ্যাপসটাতে এই মাইনিং অ্যাপসটাতে আসার পরে এখান থেকে আপনারা আবারও এখানে যে থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে এই থ্রি লাইন মেনুতে আমি ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদের সামনে বেশ কয়েকটি মেনু ওপেন হবে এই মেনু থেকে আপনাকে চলে যেতে হবে মেইন নেট অর্থাৎ এই মেনু বারের যে দুই নাম্বার মেনুটি রয়েছে মেইন নেট এই মেইন নেটে ক্লিক করতে হবে মেইন নেটে আমি ক্লিক করে দিলাম মেইন নেটে ক্লিক করার পরে আমাদেরকে একটু লোডিং সময় নিয়ে আমাদের নিয়ে এসেছে এখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব আপনারা সবাই দেখতে পাবেন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে মেইন নেট চেকলিস্ট আমি লাইভ আপনাদের সামনে সেটিংসটা করছি আমার নিজের জন্যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখে দেখে এই মতো কাজটা করলে আশা করছি যে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না এখান থেকে আমি মেইন নেট চেকলিস্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ আমরা এটা ইতিমধ্যে করে ফেলেছি ক্রিয়েট পাই ওয়ালেট আশা করছি ধরে নিচ্ছি যে ক্রিয়েট করা হয়ে গেছে ওয়ালেট এরপরে হচ্ছে যে মেইন কাজটা আজকে আমি দেখাতে চাচ্ছি সেটা কনফার্ম ইওর পাই ওয়ালেট এখান থেকে মনোযোগ দিয়ে খেয়াল করুন কনফার্ম ইওর পাই ওয়ালেট এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি বলেছিলাম একটু আগে যখন আমি ওয়ালেট ক্রিয়েট করা দেখাচ্ছিলাম সেখানে আমি পাসফ্রেস যেটা আপনাকে দেওয়া হয়েছিল পাই থেকে সেটা আপনাকে যত্ন করে রাখার জন্য বলেছিলাম এইখানে এখন আমাদের পাসফ্রেসটা দরকার হবে তো আমরা এখন এই কনফার্ম পাই ওয়ালেট অপশনটাতে ক্লিক করব তবে তার আগে এখানে দেখুন আমার এখনও নট কনফার্ম দেখাচ্ছে অর্থাৎ আমার ওয়ালেটটা কনফার্ম না সেটা দেখাচ্ছে এইখানে আমি যে ওয়ালেটটা এখানে কনফার্ম করব সেই ওয়ালেটে আমার পাইগুলো ট্রান্সফার হয়ে যাবে আমার কেওয়াইসি হওয়ার পরে সো এইটাকে খুবই মূল্য দিন এবং এটা গুরুত্বের সাথে করুন না হলে আপনার সব পরিশ্রম জলে যাবে আমি বারবার বলছি এটাকে গুরুত্বের সাথে না করলে সব পরিশ্রম জলে যাবে এখান থেকে আপনাকে কনফার্ম পাই ওয়ালেটে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে লোডিং হবে অপেক্ষা করতে হবে এখানে আসার পরে আপনাকে যে পাঁচ পাসফ্রেজটা আমি বলেছিলাম সেভ করে রাখতে হবে সেই পাঁচ পাসফ্রেজটা এখানে দিতে হবে এই যে যে ঘরটা দেখাচ্ছে এখানে দিতে হবে যে আপনি যেখানে হোক এটা আশা করছি যে সেভ করে রেখেছেন ইতিমধ্যে সেটাকে কপি করে নিয়ে এসে জায়গায় পেস্ট করে দিতে হবে আমি আমার পাসফ্রেজটা কপি করে নিয়ে আসছি তো আপনি যেখানে রেখেছিলেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন আমি ইতিমধ্যে কপি করে নিয়ে এসেছি এরপরে এখানে আমাদেরকে সেই পাসফ্রেজটা পেস্ট করে দিতে হবে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর ওয়ালেট নামে একটা বাটন রয়েছে এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে বলছে যে আপনার ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে আপনি কি ফিঙ্গারপ্রিন্ট দিবেন নাকি আমি এখানে এখন এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্ট দিব না আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন আমার যে ওয়ালেটটা সেটা চলে এসেছে একটু আগে আপনারা দেখেছিলেন এখানে লেখা ছিল নট কনফার্ম এখন এখানে ইয়োর কনফার্মড ওয়ালেট অ্যাড্রেস এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা কনফার্মড হয়ে গেছে তো এখন হচ্ছে আমার যে পাইটা আমি এখান থেকে এসি ভেরিফিকেশনের পরে পাবো সেটা আমার এই ওয়ালেটে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে এবং এখানে সবুজ টিকটা চলে এসেছে আপনারা কাজগুলো করলে এখানে পরপর আপনারা সবুজ টিক চিহ্ন পেয়ে যাবেন এখানে দেখুন আমার সবগুলোতে সবুজ টিক চিহ্ন আছে এখানে ক্রিয়েট পাই ওয়ালেট আমার সবুজ আছে তারপর এখানে কনফার্মে সবুজ আছে এখানে আরেকটা অপশন যেটা রয়েছে মেইনলি এটাকে একটু এটাও খুব গুরুত্বপূর্ণ কোনো অবস্থাতেই হেলাফেলা করার মতো নয় সেটা হচ্ছে যে পাই যখন লঞ্চ হবে আপনাকে বলা হচ্ছে পাই যখন লঞ্চ হবে তখন আপনি আপনার কত পাই স্ট্যাক করতে চান মানে কত পাই আপনি কত দিনের জন্য জমিয়ে রাখতে চান যেটার উপরে আপনাকে একটা প্রফিট দেওয়া হবে যদি আপনি জমিয়ে রাখেন তাহলে সেটার উপরে আপনার কিছু মাইনিং হবে এবং সেই নির্দিষ্ট সময় যেটা আপনি সিলেক্ট করবেন সেই সময় শেষে আপনাকে হচ্ছে ওই যে বাড়তি প্রফিট পাবেন সেটা সহ আপনি যে পরিমাণ পাই স্ট্যাক করেছিলেন লক করে করেছিলেন সেই পরিমাণ পাই ফেরত পাবেন এটাতে সুবিধা হচ্ছে যে যদি আপনি সব সেল করে দেন তাহলে আপনি আর পায়ের মধ্যে থাকলেন না পাই আপনাকে আর কিছু দিচ্ছে না যদি আপনি লক করে রাখেন কিছু অন্তত তাহলে ভবিষ্যতে আপনি এখান থেকে আরও কিছু সাথে পাই বাড়তি পেতে পারেন হ্যাঁ তো এখানে এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনাদেরকে decide how much Pi you want to lock up এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক <clears throat> করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে যে অপশনটা রয়েছে তার আগে একটু মনে রাখতে হবে যে আপনার যে কিছু পাই আছে যেটা উইথড্রয়েবল এবং কিছু পাই আছে যেটা নন উইথড্রয়েবল মানে হচ্ছে যে আপনার যদি রেফার থেকে থাকে রেফারে যারা রয়েছে তাদের মাধ্যমে যে স্পিড আপনি বাড়তি পেয়েছেন সেই স্পিড থেকে আপনি যে পাই মাইনিং করেছেন সেই পাই সেই পাই উইথড্র হবে তখন যখন আপনার সেই রেফার কেওয়াইসি সম্পূর্ণ করবে সুন্দরভাবে যদি সে করতে পারে তাহলে পাবেন না হলে পাবেন না তো আপনার যে পরিমাণ পাই প্রথম অবস্থায় উজ্জ্ব হবে সেই পরিমাণ পাই থেকে আপনার এখানে লক হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে করবেন লক আপের জন্য আপনাকে এখানে প্রথমে পার্সেন্টেজ সিলেক্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেক্ট করে রেখেছি যদি আপনি মনে করেন আরও বেশি করবেন আমি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করেছি আপনি যদি মনে করেন নাইনটি করবেন হান্ড্রেড করবেন করতে পারেন শুধু এই যে এখানে যে বেগুনি রঙের বলটা দেখতে পাচ্ছেন এই বলটাকে টেনে দিলেই হবে এরপরে হচ্ছে আপনি কতদিনের জন্য করবেন এখানে একটু নিচে দেখুন এখানে লেখা আছে লক আপ ডিউরেশন এই লক আপ ডিউরেশনে আমি এখানে ওয়ান ইয়ার করে দিয়েছি আপনারা যদি এখানে আরও কম করতে চান সিক্স মান্থ বা টু উইকস এখানে আপনারা জাস্ট এই নীল বলটাকে টেনে নিয়ে দিলে হয়ে যাবে আর যদি বেশি করতে চান তা থ্রি ইয়ার পর্যন্ত করা যাবে তাহলে নীল বলটাকে এখান থেকে টেনে এই থ্রি ইয়ার পর্যন্ত এনে দিলেই হয়ে যাচ্ছে এখানে আপনারা আমি যে কমিশনটা পাবো দেখুন কমিশন রেটটা এখানে দিয়ে দিয়েছে আপনাদেরকেও দেখিয়ে দেবে সব কিছু করার পরে জাস্ট এই যে নিচে সেভ বাটনটা রয়েছে সেভ বাটনটাতে ক্লিক করে দিবেন সেভ বাটনটাতে ক্লিক করে দিলে আপনাদের এই কাজটা হয়ে যাবে তো এইটা হচ্ছে মেইন কাজ এই দুইটা কাজ অবশ্যই পাইতে আপনারা করে রাখবেন ভুল করবেন না কেওয়াইসি খুব তাড়াতাড়ি পায়ে চলে আসবে খুবই তাড়াতাড়ি চলে আসবে হতে পারে কালকে দু একদিন বা মাসখানেকের মধ্যে পাই পাইয়ের কেওয়াইসি চলে আসবে যেটা বোঝা যাচ্ছে কারণ তারা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং কীভাবে ওয়াইসি করবেন সেই ধরনের একটা ভিডিও তারা তাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই কাজগুলো অবশ্যই করে রাখবেন এই কাজগুলো করে রাখলে আপনাদের ভবিষ্যতে পাই নিয়ে উইথড্র করতে এবং বাইসেল করতে সুবিধা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন